আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত মুসলমান ভাইদের কাছে আমার অনুরোধ যে এই ভিডিওটি অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখে নিজেই যাচাই করুন যে ইনি নবী করিম সাল্লাহ আলী বা আলী আসাল্লামের মর্যাদা সম্পর্কে কতটুক ইনি ভালো কথা বলেছেন আমরা যদি আমাদের প্রিন্সিপাল অর্থাৎ মাস্টার টিচার ওকিল জজ পুলিশ ইত্যাদি তাদের সম্মানার্থে যদি দাঁড়িয়ে যাওয়াটা আল্লাহর শানে বেয়াদবি না হয় তো দয়ার নবী মুস্তাফা সাল্লাহ আলী আসাল্লামের শানে দুরুজ শরীফ এবং সালাম শরীফ পাঠ করার জন্য যদি দাঁড়িয়ে যায় সেটা নাকি আল্লাহর শানে বেয়াদবি করা হয় অতএব আপনারা এটাই বক্তব্যটা শুনবেন এবং নিজেই যাচাই করুন যে আপনারা এই ব্যাপারে কি রায় রাখছেন আর সাথে সাথে খাস করে পশ্চিমবাংলা ইন্ডিয়ার আমি সমস্ত যুবক সমাজকে আমি এই মেসেজটি দিতে চাইছি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি যে ইনি কি বলতে চাইছেন ইনি কি সত্যি নাবির প্রেমের কথা নাবির যেই প্রচার দিন করেছেন সেই দিনের কথা বলছেন নাকি দিনের বাইরে এবং নাবির সঙ্গে বেয়াদবি করার কারণে জাহান নামের যাওয়ার একটা সুন্দর রাস্তা তৈরি করে দিচ্ছেন এই বিষয়টিকে আপনি কেমন চোখে দেখছেন একটু কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি আমাদের এই ভিডিওটি মেহনতটি যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক শেয়ার করবেন এবং খাস করে বন্ধু নজওয়ান যেনারা খাস করে যুবক ভাইরা আছেন ওনাদের কাছে শেয়ার করুন এবং জানান যে এই ওয়াহাবা ওয়াহাবিদের মুসলমানের খেলাফে কী রকম ধরনের পরিকল্পনা আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এখন তো কত ধরনের দুরুদ আছে ইয়া নবী সালাম আলাইকা এগুলো আপনাদের এলাকায় মোটামুটি চলে না কি বলেন এই জন্য এই ধরনের দূরত পাঠ করা যাবে না যে সমস্ত ভাইরা এই ধরনের দূরত পাঠ করে বিষয়টা একটু ক্লিয়ার করা দরকার যে সমস্ত ভাইরা এই ধরনের দূরত পাঠ করে এরা আল্লাহ তালার থেকে নবীকে বেশি সম্মান দিতে চায় অথচ সবচেয়ে বড় কে একটু জোরে বলেন সবচেয়ে বড় কে আল্লাহ হলেন সবচেয়ে বড় আল্লাহ তালা সবচেয়ে বড় হয়ে আমার নবীকে কি পরিমাণ সম্মান দিয়েছেন এরা নবীর উপর যখন দূরত পাঠ করে তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সম্মান দেখায় আবার যখন আল্লাহর জিকির করে তখন বসে বসে জিকির করে এবার চিন্তা করেন নবীর জন্য দূরুৎপাত করলো দাঁড়িয়ে দাঁড়িয়ে বোঝা গেল নবীকে আল্লাহর থেকে বেশি সম্মান দিল আর আল্লাহর জন্য জিকির করলো বসে বসে অথচ আল্লাহ রব্বুল আলমী নিজে জানিয়ে দিয়েছেন নামাজের ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজে নামাজের ভিতরে দূরত পড়তে হয় বসে বসে আর আল্লাহ তালার যে কালাম আছে কালামুল্লাহ আছে এটা পড়তে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু দুঃখের বিষয়ে সমস্ত ভাইয়েরা বুঝতে চায় না আমরা বুঝাইতে গেলে তারা বুঝে না বলে তাল গাছ আমার যাই বলেন তাল গাছ কি আমার পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় কে আরো জোরে বলেন কে আপনারা শুনতে রাজি আছেন এই বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার না আল্লাহ রব্বুল আলমী নিজেই বলেন পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় হলাম আমি আল্লাহ এর পরের মর্যাদা হচ্ছে হজরত মোহাম্মদুর উল্লাহ সাল্লাহ আলহ্লামের আল্লাহ পাক রব্বুল আলমিন সবচেয়ে বড় হয়ে আমাদের নবীকে কি পরিমাণ মর্যাদা দিয়েছেন আমাদের নবীকে আল্লাপাক রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের কোথাও ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করেন নাই অন্যান্য সকল নবীকে ইয়া মুসা ইয়া আইসা ইয়া জাকারিয়া ইয়া ইয়াহিয়া ইয়া আদম সমস্ত নবীদেরকে ডেকেছে কিন্তু আমাদের নবীকে কখনো ইয়া মোহাম্মদ বলে ডাক দেন নাই শুধু তাই নয় যখনই আমাদের নবীকে ডাক দিয়েছেন তখন ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসির ইয়া আইয়ুহান নবী বলে ডাক দিয়েছেন কখনো আমাদের নবীকে ইয়া মোহাম্মদ বলে ডাক দেন নাই শুধু তাই নয় আমাদের নবীকে কখনো ইয়া রসুল বলে ডাক দেন নাই ইয়া নবী বলে ডাক দেন নাই এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলমিনকে কখনো আমাদের নবীকে সালাম দিয়েছেন আপনারা জানেন যখন আল্লাহ রসুল সাল্লাম মেরাজে গিয়েছিলেন তখন আল্লাহ পাক রব্বুল আলমিনকে আল্লাহ রসুল বলেছিলেন আত্মাহিয়াতু আমার মৌখিক যত এবাদত আল্লাহ সব তোমার জন্য অসলাওয়াতু আমার শারীরিক যত এবাদত সব তোমার জন্য অত্যইবাদ আমার আর্থিক যত এবাদত আছে সব আল্লাহ আপনার জন্য এরপর আল্লাহ রব্বুল আলমেন আমাদের রাসুলকে বলেছেন আসসালাম নবী সালাম দিল কে কাকে দিয়েছেন আমাদের নবীকে আসসালাম নবী এরপরে আসেন আমরা নামাজের ভিতরে কি কখন আল্লাহ নবীকে সালাম দিয়েছি অবশ্যই দিয়েছি প্রত্যেক নামাজের সময় যখন আমরা তাসাউদ করি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী আবুবকর সিদ্দিক রাদি আল্লাহ তালু শিক্ষা দিয়েছেন তোমরা যখন আল্লাহ রসুলের রওজা মুবারকে জিয়ারত করবে জিয়ারত করতে আসবে তখন তোমরা বলবে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে সালাম দিয়েছেন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী নবী শব্দ আগে না সালাম শব্দ আগে সালাম শব্দ আগে আমরা নামাজের ভিতরে আল্লাহ রসুলকে সালাম দেই আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী নবী শব্দ আগে না সালাম শব্দ আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু শিক্ষা দিয়েছেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবীর নাম আগে না সালাম শব্দ আগে সালাম শব্দ আগে কিন্তু দুঃখের বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীকে সালাম দিয়েছেন সালাম শব্দ আগে নবীর নাম পরে আমরা নামাজের ভিতরে নবীকে সালাম দেই নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত এই ইবাদতের ভিতরে নবীকে সালাম দেই সালাম শব্দ আগে নবীর নাম পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন সালাম শব্দ আগে নবীর নাম পরে কিন্তু এই সমস্ত ভণ্ডরা আল্লাহর উপরে বাটপারি করে বলে ইয়া নবী সালাম আলাইকা সালাম আগে হয়েছে না নবীর নাম আগে হয়েছে নবীর নাম আগে হয়েছে না ইয়া নবী সালাম এই জন্য এরা আল্লাহর থেকে বেশি বোঝে অথচ ইয়া নবী সালাম আলাইকে আবু বকর দিয়ে আল্লাহ কখনো বলেন নাই ওমর রাজি আল্লাহ তালাহু কখনো বলেন নাই আলী রাজি আল্লাহ তালাহু কখনো বলেন নাই ওসমান রাজি আল্লাহ তালাহু কখনো বলেন নাই যত হাদিসের কিতাব আছে বুখারি মুসলিম আবুদাউ তিরমিজি নাসাই মহতাই মালিক মহতাই মোহাম্মদ কোন কিতাবের ভিতরে এই ধরনের হাদিস পাওয়া যায় নাই শুধু তাই নয় ফেকা শাস্ত্রের যত কিতাব আছে বেস্তে জোর বেস্তে গৌহার মালামুদ্দামিনহু নুরুল ইজা কুদুরি কাঞ্জুদ্দাকায় সরহেবে কায়া হেদায়া গ্রন্থ সহ কোন গ্রন্থের ভিতরে এমন কোন হাদিস পাওয়া যায় নাই কোনো জাল হাদিসও নাই সুতরাং যারা এই সমস্ত বেদাতি কাজ করতেছে এরাই হলো সবচেয়ে বড় বাংলাদেশের ভিতরে ভণ্ড ঠিক কিনা বলেন এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে নবীকে আমরা ভালোবাসবো দূরত করবো কিন্তু তাদের মতো নয় আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যে দূর শিক্ষা দিয়েছেন সেই দূরত আমাদেরকে পড়তে হবে ঠিক কিনা এজন্য আমরা যখনই দূরত করবো দূরত ইব্রাহিম পড়বো আমাদের এই বর্তমান সমাজটাকে যদি পরিবর্তন করতে চাই এটা অশ্লীলতার ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে আমরা হারাম কাজের ভিতরে লিপ্ত হয়ে পড়েছি যদি এই সমাজকে পরিবর্তন করতে হয় তাহলে আমাদেরকে সেই দেড় হাজার বছর আগে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের আদর্শকে ফলো করতে হবে এছাড়া আমাদের সমাজ কখনো পরিবর্তন হবে না যদি সমাজকে পরিবর্তন করতে হয় কোথায় যেতে হবে সেই মদিনার দেড় হাজার বছর আগে রাসুল সাল্লাহ সাল্লামের আদর্শকে ফলো করতে হবে এখন বিজ্ঞান আমাকে বলবে যে হুজুর আধুনিক যুগ সায়েন্সের যুগ আপনি কেন দেড় হাজার বছর আগে পূর্বে যেতে চান আমি বিজ্ঞানকে বলবো ও বিজ্ঞানরা ও ডাক্তার ও ইঞ্জিনিয়ার দেড় হাজার বছর আগে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লামের যে আদর্শ ছিল পারলে সে আদর্শের বিকল্প কোন আদর্শ দেখাও ডক্টরকে বলবো ডক্টর দেড় হাজার বছর আগে আল্লাহ রসুল সাল্লাহ যে আদর্শ ছিল পাললে সে আদর্শ দেখাও ইঞ্জিনিয়ারকে বলবো ইঞ্জিনিয়ার দেড় হাজার বছর আগে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যে আদর্শ ছিল সে আদর্শের বিকল্প কোন আদর্শ দেখাও পারবে দেখাতে তারা কখনোই দেখাতে পারবে না বিজ্ঞান আধুনিক সায়েন্স এখন বিভিন্নভাবে প্রযুক্তি তৈরি করেছে এরা বিভিন্নভাবে আপনাকে আস্তে আস্তে এমন কিছু তৈরি করবে যে এখন আর গাড়িতে সফর করতে হবে না আপনার দুই পাশে দুইটা পাখা লাগিয়ে দিবে মাঝখানে একটা মেশিন ফিট করে দিবে আপনি এখান থেকে উড়ে কক্সবাজারে চলে যেতে পারবেন বিজ্ঞান এত জায়গায় চলে যেতে পারবে শুধু বিজ্ঞান শুধু এখানে নয় মঙ্গল গ্রহ পর্যন্ত চলে গেছে যায় না বিজ্ঞান মঙ্গল গ্রহ পর্যন্ত গেছে ঠিক আছে কিন্তু এখনো পর্যন্ত আসমানের কোনো কুল কিনারা খুঁজে পায় আমি বিজ্ঞানকে বলবো বিজ্ঞান তোমরা মাত্র মঙ্গল গ্রহ পর্যন্ত গিয়েছো আমার রাসুল দেড় হাজার বছর আগে শুধু মঙ্গল গ্রহ নয় মঙ্গল গ্রহকে ভেদ করে প্রথম আসমান প্রথম আসমানকে ভেদ করে দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমানকে ভেদ করে তৃতীয় আসমান তৃতীয় আসমানকে ভেদ করে চতুর্থ আসমান চতুর্থ আসমানকে ভেদ করে পঞ্চম আসমান পঞ্চম আসমানকে ভেদ করে ষষ্ঠ আসমান ষষ্ঠ আসমানকে ভেদ করে সপ্তম আসমান সপ্ত আসমানকে ভেদ করে সিদ্ধাতুল মুন্ধা ভেদ করে স্বয়ং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন সুতরাং আমাদের নবী হলেন সকলের জন্য আদর্শ সকলের জন্য রহমত এটা বর্তমান আধুনিক সায়েন্স আর বিজ্ঞান যাই বলুক আমাদের নবীর মতো কোনো আদর্শ হতে পারে আমাদের নবী আল্লাহ রসুল্লাহাম কে আল্লাহ পাকরবুল আলমী নিজেই বলে দিয়েছেন আমাদের নবী হলেন সকলের জন্য রহমত সতেরো নম্বর পারা দশ নম্বর পৃষ্ঠার ছয় নম্বর লাইন সুরাতুল আম্বিয়ার ওয়ান হান্ড্রেড সেভেন একশো সাত নম্বর আয়াত আল্লাহ পাকরবুল আলমিন বলেন ওয়ামা আরসাল্লাহ ইল্লা রহমাতাল্লিল আলমিন I have sent to I have sent you as a mercy to all the worlds আমি আপনাকে সমস্ত জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি এজন্য আমাদের নবী হলেন সকলের জন্য আদর্শ as a father as a teacher as a law giver as a law maker as a reformer of the society Muhammad is the superman of the world এজন্য বাবা হিসাবে নেতা হিসেবে সমাজ সংস্কারক হিসেবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছিলেন এই পৃথিবীর মধ্যে একজন সুপারম্যান ঠিক কিনা এই জন্য নবীজির আদর্শকে ফলো করতে হবে নবীজিকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতে হবে আল্লাহ পাক রব্বুল আলমী সুরতুল্লাহ হাজাবের ছয় নম্বর আয়াতে বলেন আন্নাবিউ আউলা বিল মুমিনিনা মিন ফুসিহিম যারা মুমিন তারা নিজেদের জীবন থেকে নবীকে বেশি ভালোবাসে বুহারি শরীফের চোদ্দ নম্বর হাদিস আল্লাহ রাসূল বলেছেন হাত্তা হাব্বা ওয়ালিদিহি ওয়ালাদিহি তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃতপক্ষে মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ব্যক্তি তার পিতামাতা সন্তান সন্ততি সকল মানুষ থেকে নবীকে বেশি ভালো না বাসবে এই জন্য নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতে হবে যদি কেউ আমাকে গালি দেয় আমার যতটুকু রাগ হয় আমার বাবাকে যদি কেউ গালি দেয় আমার যতটুকু রাগ হবে আমার মাকে যদি কেউ গালি দেয় আমার যতটুকু রাগ হবে তার থেকে বেশি রাগ হতে হবে যদি কেউ নবীকে গালি দেয় ঠিক কিনা